দেখা ওপি লাভলি জিয়াদ ভাই কিন্তু পি লেভেলের হেডশট কোবাই দিছে দুইটা প্লেয়ার খাই দিছে হোয়াট পিসিবি পিসি প্লেয়ার ভাই কেমনে ভাই আচ্ছা সাথে ফায়ার চলছে ভাই পুরাই ওয়ান বি ফোর কইরা দিছে জিহাদ জিহাদ ভাই পুরাই